আর শোনে কি কথা গো যে জন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা কথা গো যে জন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা তার শোনে কি কথা গো যেজন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা সেজন কাদা হয় আমায় দিবা রাতি সেজন কাদা হয় আমায় আতি বুকে জানাইছি তাগো তার শোনে কি কথা যেজন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা যেজন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা কয়জন মুখে বলে ভালোবাসি ভাবে মিলে না এমন জ্বালন জ্বালায় আমায় তেমন চিতাও জ্বলে না হাইরে মুখে বলে ভালোবাসি ভাবে মিলে না এমন জ্বালন জ্বালায় আমার তেমন চিতাও জলে না এখন অষ্ট প্রহর বারে আমার এখন অষ্ট প্রহর বারে আমার বুক পিঞ্জিরার ব্যথা গো তার শোনে কি কথা যে জন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা যে জন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা যখন এমন ভাবে কাদায় আমায় সইতে পারি না চোখেরও যে ক্লান্তি আছে সে তো আর বইতে পারে না হাই রেহি এমন ভাবে কাদায় আমায় সইতে পারি না চোখেরও যে ক্লান্তি আছে সে তো আর বইতে পারে না এখন মাসুম তাসলিম করলো জেতা এখন মাসুম তাসলিম করলো যে তার সাধের জনম বৃথারে তার শোনে কি কথা তার শোনে কি কথা গো যে জন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা সেজন কাদা হয় আমায় দিবারাতি সেজন কাদা হয় আমায় দিবারাতি বুকে জানাইছি তাগো তার শোনে কি কথা যেজন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা যেজন আমার মন বুঝে না অন্তরে দেয় ব্যথা